মাছের গায়ে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দুদিক থেকেই লাল করে ভেজে নেব মাছগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেবো

ফোড়নে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা টমেটো কুচি অল্প একটু নুন দিয়ে এটাকে ফ্রাই করব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে টমেটো আর পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে এসেছে এবার অ্যাড করছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা চার টেবিল চামচ নুন দেব স্বাদ মতো এক চামচ হলুদ দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করছে দেখো আমাদের মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে তেলটাও কিন্তু রিলিজ হয়ে গেছে এবার আমি অ্যাড করছি দু কাপ গরম জল জলটা খুব ভালোভাবে ফুটতে দেব ঝোলটা কিন্তু ফুটে এসেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দিচ্ছি মাছটাকে থেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করছি একেবারে হোম মেড গরম মশলা দেখো আমাদের শঙ্কর মাছের রসা কিন্তু একদম রেডি ঝাল ঝাল খেতে হয় অসাধারণ লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই শীতে কিন্তু এই মাছ খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানি কমেন্ট সেকশানে দেখা হবে নেক্সট ভিডিওতে